বন্ধুরা এখন বর্তমানে কম্পিউটার অ্যাক্সেসরির প্রাইস প্রচুর বাড়তেছে বর্তমানে মাল ইনপুট করা যাচ্ছে না প্রচুর পরিমাণে মালের সংকট রয়েছে তাই মালের প্রাইস প্রচুর বৃদ্ধি পাবে এবং আগামী কিছুদিনের মধ্যে আপনার মালের প্রাইস বৃদ্ধি পেয়ে যাবে আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন রায়হান কম্পিউটার ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আজকে আমি আপনাদেরকে কিছু মাদারবোর্ডের প্রাইস জানাবো এবং বিস্তারিত এগুলো কত হলে আমাদের কাছে নিতে পারবেন এগুলো সব প্রত্যেকটি প্রাইস এবং ডিটেলস সম্পূর্ণ আলোচনা করবো সো আর নয় দিদি চলুন ভিডিও শুরু করি প্রথমত আপনাদেরকে দেখাবো ফোরটি ওয়ানের মাদারবোর্ড বন্ধুরা আপনারা যা চাচ্ছেন যে ফোরটি ওয়ানের মাদারবোর্ড নিতে তারা অবশ্যই এই মাদারবোর্ডগুলো নিতে পারবেন এটার সাথে আপনি চারটি সাটা বোর্ড পেয়ে যাবেন দুইটা র্যাম স্লট পেয়ে যাবেন প্রসেসর সেকশন একটি গ্রাফিক্স কার্ড ইউজ করতে পারবেন পাশাপাশি এটা পিছন দিকে রয়েছে পিএস টু পোর্ট বিজে পোর্ট এবং ইউএসবি টু পয়েন্ট জিরো পেয়ে যাবেন চারটি এবং ল্যান্ড পোর্ট অডিও পোর্ট বন্ধুরা এটার প্রাইস পড়বে আমাদের স্টোকে যদি এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে নেন তাহলে প্রাইস পড়বে পঁচিশশো টাকা আর যদি চান যে আপনার এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে নেবেন তাহলে পড়বে মাত্র আঠারোশো টাকা এখন আমি আপনাদেরকে ফোরটি ওয়ানের আরেকটি মডেল দেখাচ্ছি আপনারা অবশ্যই বুঝতে পারবেন এই যে ফোরটি ওয়ানের আরেকটি মডেল আমি আপনাদেরকে দেখানোর জন্য রেখে দিয়েছি এটা হচ্ছে আসুসের একটি মাদারবোর্ড এটা মডেল হচ্ছে P five G forty one T minus M L X এটার মডেলটা এটার মধ্যে আপনি দুটি র্যাম স্লট এবং একটি প্রসেসর কোটোডো ওয়ান এমপি থেকে সিক্স এমপি পর্যন্ত ইউজ করতে পারবেন এবং চারটি সাটা বোর্ড পেয়ে যাবেন এবং এটার পিছন দিকে পেয়ে যাবেন পিএস টু পোর্ট বিজে পোর্ট প্যারাল পোর্ট এবং ইউজবি টু পয়েন্ট জিরো চারটি ল্যান্ড পোর্ট অডিও পোর্ট আগেরটির মতো সব কিছু পেয়ে যাবেন এবং এটার প্রাইসে একই আপনার এক বছরের গ্যারান্টি সহকারে নিলে পঁচিশশো টাকা আর এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহকারে নিলে আঠেরোশো টাকা এখন আপনাদেরকে দেখাবো যারা ফার্স্ট জেনারেশন মাদারবোর্ড খুঁজতেছেন তাদের জন্য এটা হচ্ছে ইন্টেলের একটি মাদারবোর্ড যেটা ইন্টেলের অরিজিনাল মাদারবোর্ড এবং এটা ফার্স্ট জেনারেশনের একটি মাদারবোর্ড এটার মধ্যে আপনার চারটা র্যাম স্লট রয়েছে আপনার চারটি র্যাম ইউজ করতে পারবেন এখানে আপনার ডিডিআর থ্রি আপনার four GB four GB eight GB eight GB eight GB ষোলো জিবি এবং ফোর জিবি করে আপনি চারটি র্যাম স্লোড করলে ষোলো জিবি ইউজ করতে পারবেন ইউজ করতে পারবেন বন্ধুরা এখানে আপনি ছয়টি শাটা পোর্ট পেয়ে যাবেন আপনি ছয়টি স্টোরেজ ডিভাইস ইউজ করতে পারবেন এবং একটি গ্রাফিক্স কার্ড এবং পিছন দিকে রয়েছে দুইটি ইউএসবি টু পয়েন্ট জিরো এবং দুইটি টোটালি ছয়টি ইউএসবি টু পয়েন্ট জিরো পেয়ে যাবেন একটি এইচডিএমআই পোর্ট পেয়ে যাবেন বিজিএ পোর্ট এবং পেস্ট port audio port LAN port এটার প্রাইস পড়বে আপনার কম্বো চারটি র্যাম শর্ট হওয়ার কারণে এটা প্রাইসটা একটু বেশি পড়বে এটার প্রাইস পড়বে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে মাত্র তিন হাজার টাকা এবং এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহকারে মাত্র পঁচিশশো টাকা তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাবো সিক্স টু ওয়ান মাদাবোর্ড মানে থার্ড জেনারেশন এবং সেকেন্ড জেনারেশনের মাদাবোর্ডগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আসুসের একটি মাদারবোর্ড এটা হচ্ছে মডেল হচ্ছে A sixty one M minus E বন্ধুরা এই মাদারবোর্ডটির মধ্যে আপনি দুইটি র্যাম স্পট একটি প্রসেসর সেকশন এখানে আবার একটি দুইটি চারটি সাটা পোর্ট পেয়ে যাবেন একটি একটি গ্রাফিক্স কার্ড স্লট পেয়ে যাবেন এখানে আপনার পিছন দিকে পেয়ে যাবেন পিএস টু পোর্ট বিজে পোর্ট এবং ইউএসবি টু পয়েন্ট জিরো পেয়ে যাবেন চারটি এবং ল্যান্ড পোর্ট অডিও পোর্ট এটার প্রাইস পড়বে আপনার এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি করা সহকারে ছত্রিশশো টাকা এবং এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহকারে উনত্রিশশো টাকা আপনার এইরকম আরও অনেক মডেল রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি সিক্সটি ওয়ানের সিক্সটি ওয়ানের আপনার গিগাবাইটের এই sixty one M minus DS two A মডেলটাও রয়েছে এটার প্রাইস একই আপনার এক বছরে নিলে আপনার ছত্রিশশো এবং এক মাসে নিলে উনত্রিশশো বুঝতে পারছেন অবশ্যই এবং আমি আরেকটা দেখাচ্ছি এটাও আপনার আসুসেরই একটা মাদারবোর্ড সিক্সটি ওয়ানের এটাও আপনার এক বছরে নিলে ছত্রিশশো এবং এক মাসে নিলে উনত্রিশশো টাকা পড়বে তারপর আপনারা যারা এইট টু ওয়ান মাদারবোর্ড চাচ্ছেন তাদের জন্য আমি এইট টু ওয়ান এই যে গিগাবাইটের এইট টু ওয়ান রয়েছে গিগাবাইটের এইট টু ওয়ান যেটা এটার প্রাইস পড়বে এটার সাথে আপনার দুইটি র্যাম স্লট এবং প্রসেসেশন এবং চারটি সারা বোর্ড পেয়ে যাবেন এবং পিছন দিকে রয়েছে ইউসবি থ্রি পয়েন্ট জিরো রয়েছে এবং ইউএসবি যে port LAN port audio port এগুলো এটা প্রাইস পড়বে মাত্র আটত্রিশশো টাকা এক বছরের গ্যারান্টি সহকারে আর এক মাসের গ্যারান্টি সহকারে নিলে মাত্র তিন হাজার টাকা এবং আইটি রয়েছে এটার মধ্যে আপনার আসোসের যারা যাচ্ছেন আসোসের রয়েছে এটা হচ্ছে A eight one M minus C এটাও চারটি ছাটা বোর্ড রয়েছে দুইটি র্যাম স্লট এবং এটার পিছন দিকে রয়েছে আপনার ইউএসবি টু পয়েন্ট জিরো রয়েছে চারটি এবং থ্রি পয়েন্ট জিরো রয়েছে দুইটি টোটালি ছয়টি ইউএসবি এবং ডিজে board LAN port audio port পেস্ট বোর্ড এগুলো সহকারে পাবেন এটার প্রাইস পড়বে একই সেম প্রাইস এক বছরের গ্যারান্টি সহকারে নিলে আপনার পড়বে মাত্র আটত্রিশশো টাকা এবং এক মাসের গ্যারান্টি সহকারে নিলে মাত্র তিন হাজার টাকা এখন যারা চাচ্ছেন সিক্স জেনারেশনের বোর্ড নিতে মানে একশো দশের তাদের জন্য এই ভিডিওটি সিক্স জেনারেশনে আপনার আসুসের আমাদের কাছে মাদারবোর্ড রয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আসুসের এস একশো দশ এর মডেলটি আপনার এই মাদারবোর্ডগুলো আমাদের স্টকে পর্যাপ্ত পরিমাণে রয়েছে আপনারা যারা একশো দশের এই মডেল এবং বিভিন্ন ধরনের মডেল রয়েছে আপনারা আগামী আগের পুরনো পুরনো ভিডিওতে আপনি দেখতে পারবেন যে আসুসের কত কতটি মডেল মডেল রয়েছে আমাদের স্টকে সেগুলোর ভিডিও দেওয়া আছে আপনার পুরান ভিডিওতে আপনি দেখবেন এবং আমি লিঙ্ক আমি ফার্স্ট কমেন্টে আমার ওই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো আর এই মাদারবোর্ডে আপনি দুইটি র্যাম স্লট পেয়ে যাবেন একটি প্রসেসর সেশন এবং গ্রাফিক্স কার্ড স্লট এখানে চারটি সাটা বোর্ড পেয়ে যাবেন আর অন্য অন্য মাদারবোর্ড আছে একশো দশের আপনার যারা ছয়টি সাদা বোর্ড সাটা বোর্ড দরকার তারাও নিতে পারবেন আপনাদের যাদের একশো দশের মাদারবোর্ডের ছয়টি সাটা বোর্ড দরকার তারাও নিতে সেগুলো নিতে পারবেন এবং যাদের আটটি সাটা বোর্ডওয়ালা মাদারবোর্ড দরকার তারাও আমার কাছে যোগাযোগ করতে পারেন এবং এখানে আপনার যারা front USB three point zero use করতে চাচ্ছেন এখান থেকে ইউজ করতে পারেন এবং এখানে আপনার ল্যান্ড কার্ড ইউজ করতে পারবেন একটি ভালো ফেসিলিটি রয়েছে ল্যান্ড কার্ড এবং যাদের ল্যান্ড কার্ড দরকার তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন আমাদের স্টকে পর্যাপ্ত পরিমাণে ইন্টারনাল ল্যান্ড কার্ড রয়েছে এর পিছনে রয়েছে দেখতে পাচ্ছেন আপনার ইউএসবি টু পয়েন্ট জিরো রয়েছে দুইটি দুটি চারটি এবং ইউএসবি থ্রি পয়েন্ট জিরো দুইটি টোটালি ছয়টি ইউএসবি পেয়ে যাবেন একটি এইচডিএমআই পোর্ট পেয়ে যাবেন বিজে পোর্ট এবং অডিও পোর্ট পেয়ে যাবেন টোটালি ছয়টি এখানে যারা সাউন্ডের নিয়ে কাজ করবেন তারা যেন নিয়ে মাদারবোর্ড অনেক ভালো হবে এবং এই মাদারবোর্ডগুলো আমাদের স্টকে এক বছরের গ্যারান্টি সহকারে নিলে পাবেন মাত্র চার হাজার তিনশো টাকা করে এবং এক মাসের গ্যারান্টি সহকারে নিলে পাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা করে বন্ধুরা এখন বর্তমানে কম্পিউটার এক্সক্লুসিভের প্রাইস প্রচুর বাড়তেছে সো আর দিন না করে যারা যারা নেবেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করে অর্ডার করে ফেলুন বর্তমানে মাল ইনপুট করা যাচ্ছে না প্রচুর পরিমাণে মালের সংকট রয়েছে তাই মালের প্রাইস প্রচুর বৃদ্ধি পাবে এবং আগামী কিছুদিনের মধ্যেই আপনার মালের প্রাইস বৃদ্ধি পেয়ে যাবে সো যারা যারা এখনও কম্পিউটার অ্যাক্সেসরিজ নেন নাই তারা অবশ্যই তাড়াতাড়ি নিয়ে নিন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করে ফেলুন ধন্যবাদ সবাইকে আগামী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন